হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদের দেখাবো ফিউচার ট্যাক্স কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন ভাই অ্যাকাউন্ট কীভাবে করবো কীভাবে কী করবো আজকে আপনাদের সব দেখিয়ে দেবো কীভাবে অ্যাকাউন্ট করতে হয় জাস্ট প্রথমে আমাদের যা করতে হবে আমাদের একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে লিঙ্ক থেকে ওয়েবসাইটে ঢোকার জন্য জাস্ট আমরা সেখানে যাব আমাদের ক্রোম ব্রাউজারটা প্রথমে ওপেন করবো আমরা জাস্ট ফার্স্ট অফ অল আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম এখানে একটা লিঙ্ক থেকে ওপেন করতে হয় জাস্ট আপনার ভিডিও শেষে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব সেই লিঙ্ক থেকে আপনারা ওপেন করবেন জাস্ট লিঙ্ক ওপেন করার পর এখানে জাস্ট লেখা আছে ওয়েলকাম টু লগ এখানে ক্লিক এখানে আসবেন এখানে এর নিচে দেখেন লেখা আছে রেজিস্ট্রেশন নাও আপনার রেজিস্ট্রেশন নাও ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট লোড নিচ্ছে একটু ওয়েট করেন এরকম এক ইন্টারভিউ আসার পর দেখেন এখানে লেখা আছে enter your account number please enter your account number আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনার একটা ফোন নাম্বার হতে পারে বা যে কোনো একটা অ্যাকাউন্ট দশ দিতে তো আপনার মনে থাকবে আপনাদের সবসময় এটা লগ ইন করার সময় এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার লাগবে জাস্ট এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন আপনাদের ফোন নাম্বার এটা দিলে কোনো সমস্যা নাই আপনাদের ইচ্ছে মতো আপনি দিতে পারেন আচ্ছা আমি আপনা আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছি এখানে এরপর যে স্টেপ আছে সে password please enter your password এখানে কিন্তু দুইবার আপনার পাঁচওয়ার্ড দিতে হবে আমি আমার পাঁচওয়ার্ড দিচ্ছি আপনারা চেষ্টা করবেন স্ট্রং দেওয়ার কিন্তু স্ট্রং দিতে এতটাই স্ট্রং দিতে আপনার ভুলে যাবেন এটা কিন্তু আপনার দৈনন্দিন প্রতিদিন লগ ইন করার সময় এটা পাসওয়ার্ডটা আপনার দিয়ে লগ ইন করতে হবে তার please enter your password again মানে সেম পাঁচওয়ার্ড আপনাদের দুইবারই দিতে হবে ভুল হলে কিন্তু হবে না সেটা আপনার সেই হিসাবে পাঁচওয়ার্ডটা দেবেন আপনাদের ইচ্ছা মতো চেষ্টা করবেন যেন স্ট্রং পাঁচ ওয়ার্ডটা সবসময় স্ট্রং হয় পাঁচ ওয়ার্ডটা সবসময় ভালো এরপর আপনাদের যা করতে হবে ইনভিটেশন কোড দিতে হবে জাস্ট ইনভিটেশন আমার ইনভিটেশন কোড নাম দিয়ে দিচ্ছি এখানে আপনারাও সেম ইনভিটেশন কোডটা দিবেন জাস্ট আমি দিয়ে দিচ্ছি এরপর যেটা হলো প্লিজ ইন্টারভিউ ফোন নাম্বার আপনাদের ফোন নাম্বার আপনাদের কাছে যা মোবাইলে যেটা থাকে সবসময় সেই ফোন নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন অন্যথা অন্য ফোন নাম্বার হলেও হবে কোনো সমস্যা নাই আপনি আপনাদের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো এখানে বাংলাদেশে সিলেক্ট করা সিলেক্ট না করা থাকলে এখানে আপনি সিলেক্ট করে নেবেন বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পর এটা দিয়ে দিবেন জাস্ট আমি আপনার ফোন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম জাস্ট ওকে এরপর যা করবো আমরা এরপর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন একবার ভালো করে দেখে নেবেন নেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে লাগে রেজিস্ট্রেশন সাকসেসফুল যাওয়ার পর আপনাদের নিয়ে যাবে একটা ইন্টারফেসে দেখেন এখানে এখানে লগ করতে বলছে আপনার সেই অ্যাকাউন্ট নাম্বার আর পাঁচ এখানে দিয়ে লগ ইন করে লগ করবেন এখানে জাস্ট আমি আমার অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর লগ ইনে লগ ইনে ক্লিক করবেন তার আগে একটা কাজ আছে তার আগে আপনার যে সামনে যেই লগ লগ ইনের উপরে যে ফাঁকা ঘরটা আছে এখানে আপনার ক্লিক করে দেবেন এখানে তারপর টিক মার্কেট উঠবে এখানে পর আপনি লগ ইন ক্লিক করবেন জাস্ট এইটুকুই এখন আপনাদের নিয়ে যাবে দেখেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের এই লোড নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট আপনারা ফিউচার টাক্সে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট জাস্ট এখানে একটু কিছু ভেরিফিকেশন আছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখে দেবো অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর এখন অনেকে জানে না কীভাবে কাজ করতে হয় যারা জানেন না তারা আমার পরবর্তী ভিডিওটা দেখবেন পরবর্তী ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে কাজ করতে হয় আপনারা এবার দেখবেন কোম্পানির প্রোফাইল দেখবেন দেখে দেখেও বুঝতে পারবেন কীভাবে কাজ করতে হবে বা কি করলে কোথায় আপনাদের যেতে হবে আর যারা একবার নতুন যারা বুঝতে পারতেছে না তারা আমাকে কমেন্ট করেছে আমি পরবর্তী ভিডিও দেখাই দেবো কীভাবে কাজ করতে হয় আর একটা কথা এখন যারা আপনারা কাজ করতে চান কাজ করবেন এরকম মনমানসিকতা আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি লিঙ্কটা আপনাদের পাঠিয়ে দেবো আমার ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা লিঙ্ক কিসে আমাকে নক দেবেন আমি আপনাদের লিঙ্কটা পাঠিয়ে দেবো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন